আমরা আমাদের জীবনে প্রচুর কাজ শুরু করি কিন্তু তাকে শেষ পর্যন্ত বা সাকসেস পর্যন্ত নিয়ে যেতে পারি না বা সাময়িক লেভেলে সাকসেস পেলেও লং রুটে গিয়ে সেখান থেকে আমরা নেগেটিভ হয়ে যাই রিজেকশানকে আমরা হ্যান্ডেল করতে পারি না এবং সাময়িকভাবে বা পারমানেন্টলি আমরা ফেলিওর হয়ে যাই খুব কম সংখ্যক মানুষ থাকে যারা নিজের ব্যবসাটা বা নিজের লাইফটাকে ওই নেগেটিভ জোনকে পজিটিভে আনে বা নিজের ফেলিওরটাকে সাকসেসফুল করে তো আজকে আমরা কথা বলবো এইরকম দুটো বড় ব্র্যান্ড নিয়ে দুটো ফেভারিট ব্র্যান্ড নিয়ে যারা ফেলিওরের পরেও নেগেটিভিটির পরেও তারা নিজেদেরকে পজিটিভ করেছে এবং সাকসেসফুলের জায়গাতে পৌঁছেছে এই দুটো ফেভারিট আমি যে ব্র্যান্ডের কথা বলবো এদের গল্প যদি আপনারা শুনেন এদের লাইভ যদি আপনারা শোনেন তাহলে আপনিও আপনার লাইফটাকে আগে নিয়ে যাওয়ার জন্য এবং আপনি আপনার লাইফটায় যদি সাময়িকভাবে কোনো জায়গাতে ফেলিওর হন বা আনসাকসেসফুল হন তাহলে সেখান থেকে কী করে আপনি বাউন্স ব্যাক করবেন সেই শিক্ষাটা আশা করি আপনি পেয়ে যাবেন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখবেন মাইন্ডেড ফ্রেন্ডস আমি দীপঙ্কর পাল কথা বলছি যারা আমার ভিডিও রেগুলার দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট লোক আমার ভিডিও রেগুলার আপনারা দেখেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতএব আপনারা সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটায় ক্লিক করে অলে ক্লিক করে দিন যাতে আমার আহ, ভিডিওগুলো যখনই আমি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেরি না করে আজকের টপিক্সে আমি চলে আসি তো আজকে আমি যে দুটো বড় ব্র্যান্ড নিয়ে আমি আলোচনা করব তার প্রথমটা হচ্ছে আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনি একটু দেখে নিন कुछ बात है हम सभी দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন আমি কার কথা বলছি যেটা প্রত্যেকটা বাড়ির ওকেশনে প্রত্যেকটা বার্থডে পার্টিতে আমরা লোককে গিফট করে থাকি বন্ধু বান্ধবকে আমি তারই কথা বলছি ক্যাডবেরি চকলেট আর ঠিক আজ থেকে ঠিক কিছু বছর আগে ক্যাডবেরিতে এমন কিছু নিউজ এসেছিল যার মধ্যে ক্যাডবেরি চকলেটের মধ্যে পোকা বেরিয়ে গেছিলো এবং পুরো মার্কেট ডাউন হয়ে গেছিল ক্যাডবেরি টোটাল বিজনেস কিন্তু একদম শেষ হয়ে গেছিল মিডিয়ারা যেভাবে করেছিল যেভাবে নেগেটিভ নিউজ ছড়িয়েছিল মনে হয়েছিল হয়তো ক্যাডবেরি আর কখনো ফিরে আসবে না তো ক্যাডবেরির ম্যানেজমেন্ট কি করে তারা একটা ইনভেস্টিগেশন শুরু করে যে ইনভেস্টিগেশনের মাধ্যমে তারা দেখে তাদের যে সাপ্লাই চেন ছিল সেখানে কিছু প্রবলেম ছিল তারা যেখানে স্টক করছো সেখানে স্টক করার যে পরিকাঠামো ছিল সেখানে ঠিকঠাক ছিল না যার জন্য কি হয়েছিল পোকা কিন্তু চকলেটের মধ্যে লেগে গেছিলো তো প্রোডাক্টের মধ্যে দম ছিল বিশ্বাস ছিল তার ম্যানেজমেন্টের তারা খুব মেহনত করে এবং প্যাকেটিং থেকে শুরু করে স্টক থেকে শুরু করে তাদের সাপ্লাই চেন উপর থেকে নিচ পর্যন্ত পুরো চেঞ্জ করে তাদের প্যাকেটিং পর্যন্ত তারা চেঞ্জ করে এবং সমস্ত কিছু যখন ঠিকঠাক করে তখন অ্যাডভার্টাইজমেন্টের জন্য চুজ করে ইন্ডিয়ার সব থেকে যে সমস্ত পজিটিভ মতলব ব্র্যান্ড যারা অ্যাডভার্টাইজমেন্ট করে তার যদি আজকে আমি কথা বলি অমিতাভ বচ্চন সেই অমিতাভ বচ্চনকে দিয়ে অ্যাড দেয় দেখে নিন मुझे आपसे कुछ कहना है जिस काम में मनुष्य की अंतरात्मा उसके साथ ना हो उस काम को करने से उसे सब कुछ मिल सकता है मन की शांति नहीं मिल सकती इसलिए जब कैडबरी वालों ने मुझे कहा कि उनकी बात मैं आप तक पहुंचाऊं तो पचपन सालों से कैडबरी खाने वाला मैं भी थोड़ा सा हिचकिचाया मैंने उनसे एक सवाल पूछा कि क्या इसके बाद मैं चैन की नींद सो पाऊंगा या नहीं तो जवाब में वो मुझे अपनी फैक्ट्री ले गए और मुझे अपनी इंटरनेशनल टेक्नोलॉजी अपने कड़े क्वालिटी कंट्रोल्स और डबल प्रोटेक्शन पैकेजिंग दिखाई आजकल मैं बड़ी चैन की नींद सो रहा हूं তো অমিতাভ বচ্চন এমন একজন পার্সন নিজের লাইফে উনি কিন্তু অ্যাড দিয়েছেন পজিটিভ ব্র্যান্ডের সাথে তাহলে এদিকে অমিতাভ বচ্চনের ব্র্যান্ড এদিকে ক্যাডবেরি ব্র্যান্ড দুটো মিলে গিয়ে আজকে কিন্তু টপে রান করছে আর প্রত্যেকটা খুশি যে যদি আপনার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যদি বার্থডে হয় তাহলে আপনিও কিন্তু আজকে ক্যাডবেরি চকলেটটা দেন আমি সেকেন্ড সেকেন্ড যে ব্র্যান্ডের কথা বলবো আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকের বাড়িতে এটা ইউজ হয় এবং বিশেষ করে বাচ্চাদের মুখে মুখে তো এই জায়গাটা থাকে যার নাম হচ্ছে গিয়ে ম্যাগি তো ম্যাগিরও সেম কেস কিছু বছর আগে ম্যাগির বিরুদ্ধে নিউজ পেপারে কিছু ভুলভাল নিউজ ছেপে যায় এবং যার পরে কি হয় আপনারা প্রত্যেকেই জানেন ম্যাগির প্যাকেটকে রাস্তায় বের করে ট্রাক ট্রাককে জ্বালিয়ে দেওয়া হয় ব্র্যান্ড করে দেওয়া হয় এবং এমন একটা সিচুয়েশান আছে যেটা মনে হয় যে ম্যাগির বিজনেস হয়তো ভারতবর্ষ থেকে টোটালি আউট হয়ে যাবে কিন্তু সেখানেও ম্যাগির ম্যানেজমেন্ট কি করে কেস লড়ে এবং আপনারা প্রত্যেকেই জানেন কেসেস জিতে এবং আজকের ডেটে প্রত্যেকটা বাড়িতে কিন্তু ম্যাগি আমরা ইউজ করি কিন্তু ওই সময় আমার বাবা দাদা কাকু কাকিমা আমাদের বাচ্চাদেরকে কি বলা হয়েছিল ম্যাগি খাওয়া যাবে না আর আজকে আপনি আমি আমরা কিন্তু সবাই ম্যাগিটাই খাচ্ছি তাহলে আজকে এত বড় একটা সিচুয়েশনের পরেও এত বড় একটা নেগেটিভিটির পরেও তারা যদি নিজের ব্র্যান্ডটাকে ধরে রাখতে পারে তাহলে আপনি আমি কেন পারবো না তাহলে আমাদের জীবনে চলার পথে ছোটোখাটো প্রবলেম থাকবে বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থাকবে বা ছোটোখাটো নেগেটিভিটি বা আনসাকসেসফুলের জায়গা থাকবে ফেলিওর থাকবে তাহলে সেই জায়গাটা শুধু আটকে থাকলে চলবে না আমাকে সেই জায়গাটাকে বিট করে এগিয়ে যেতে হবে আর যে হিম্মত রেখে দুবার খাড়া হতে পারে সে কিন্তু আগামী দিনে টপে যেতে পারে তাই আপনি যে কাজটা করছেন একটু মন দিয়ে করুন হতে পারে সাময়িক জায়গা থেকে কিছু মাসের জন্য কিছু দিনের জন্য আপনি হয়তো থেমে যেতে পারেন অতএব আপনি আপনার যে প্ল্যাটফর্মে আছেন দুবার শুরু করুন বাউন্স ব্যাক করার চেষ্টা করুন মনের জোরটা রাখুন সিস্টেম্যাটিক হইতে চলুন আর লিগ্যালিটিতে যদি আমরা হাঁটি সত্যি যদি আমাদের মধ্যে পাওয়ার থাকে সত্যি যদি আমাদের অনেস্টি নিয়ে যদি আমরা থাকি আমাদের নিজস্ব নামের যদি একটা ব্র্যান্ড থাকে বা সেই ব্র্যান্ডটাকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে আজ নয় কাল নিজেকে বাউন্স ব্যাক করতে পারবো within three month four month six month one ইয়ার্সের মধ্যে হার বলে কিছু হয় না যদি আমরা চাই তাহলে ততক্ষণ যেতে পারবো এই এটা হচ্ছে জীবন সংগ্রাম এখানে উইকেট নেই ক্রিকেট খেলা চলছে লাইফটা আমাদের কোনো বল ছক্কা আসবে ফুল টোস্ট আসবে কোনো বল বাম্পার আসবে কোনো বলে আপনি ছয় মারবেন কোনো বলে আপনি চার মারবেন কোনো বলে মিসও হবে আজকে দুনিয়াতে এরকম কোনো প্লেয়ার নেই যে জিরো রানে আউট হয়নি যত টপ গট অফ ক্রিকেটার যাকে সচিন তেন্ডুলকরকে বলা হয় সেও কিন্তু জিরো রানে আউট হয়েছে তার মানে ও কিন্তু ক্রিকেটটা ছেড়ে দিয়ে ফুটবল খেলতে লেগে পড়েনি অতএব আপনি যে রাস্তাতে আছেন যে সিস্টেমে রয়েছেন যে ওয়েতে আছেন যেটা আপনার টার্গেট যেটা আপনার ফিউচার যেটা আপনার ভবিষ্যৎ ওটা নিয়ে থাকুন সাময়িকভাবে হয়তো প্রবলেম আসতে পারে যেটা রয়ে এসেছিলো যেটা রয়ে এসেছিলো আপনার লাইফেও আসতে পারে তাহলে ওরা যদি আজকে বাউন্স ব্যাক করতে পারে আপনি কেন না আর নিজেকে বলুন আই ক্যান ডু ইট আমিও পারি আমার দ্বারা সম্ভব দুবার উঠে দাঁড়ান আর আপনি যদি উঠে দাঁড়ান পৃথিবীতে কারো শক্তি নেই যে আপনাকে থামিয়ে দেবে কারণ মনের জোরটা হচ্ছে সব থেকে বড় জোর তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিয়ে আমার কাছে থাকবেন আর যদি এই ভিডিওটা মনে হতে পারে কারো বাউন্স ব্যাক করতে কাজে লাগবে হয়তো সে কমজোর হয়ে যাচ্ছে বা সে হয়তো রুকে যাচ্ছে তাহলে তারও জানার দরকার ম্যাগি এবং আমাদের ক্যারিবেরি কীভাবে বাউন্স ব্যাক করেছে তাহলে সেও যদি দেখে তাহলে সেও তার নিজের মধ্যে একটু শক্তি পাবে অতএব তাকে একটু শেয়ার করে দেবেন আর আশা করি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন ক্লিক করে দিন যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনি পেয়ে দেন আজকের মতন এত দূর thank you best of luck ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার